চোরাবালি মন তোমার কেন শুধু গিয়ে থাকো একটু আড়াল হয়ে আমায় দেখো চোরাবালি মন তোমার কেন শুধু গিয়ে থাকো একটু আড়াল হয়ে আমায় দেখো যদি কোনো চিত্র আগে পৃথিবীর সবচেয়ে দামি সে চিত্রতে লাগে শূন্য গাজের ফাঁকে মনে করো